খোলা জলে টান করে ডাক করাবো ধোলা চলো নদী ঘাটে যাই ও আজকে গোসল করতে দাও হ্যাঁ টান দাও আরে গুলসু আরে সবার দেখতে লাইছি আমি তাই এই নদীর ঘাটে কত দেবতা মনেতে মহানন্দ তুই যাবো ভাসুরের ঘাটে আর তুই যাবি দেওয়ারের ঘাটে তুমি আমি যাব মামা শ্বশুর ঘাটে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তার মনে আচ্ছা

গোলামের বেটা এই এই আই মেয়ে মানুষ তুই মারছে তুই জানে এই যে ঘোড়া কাস্তের ঘোড়া পানি এই মানুষ কোনোদিন আই আমার বাস মহলে এক দু বারো বছর আগে

মাগি ভাত আছে সারা নদীর পাপ কবি আচ্ছা, কোথা থেকে চলে এসেছে নদীর ঘাটেতে জুবাতার আচ্ছা, কি বলা জলে থেকে এসি জলে থেকে আমি তো হ্যাঁ। পয়সা দেখে যাও ঘরে পানি খাবো হ্যাঁ। সেটা আমার লিক রাস্তায় হ্যাঁ, আমার জায়গা দেখো লিক করে দিছে ও মা হাত দিও না বাচ্চা বাচ্চা এরকমই হবে না

কেন মানুষ কোনোদিন কাটবি আর সম্ভব কথাই রে সম্ভব কথা বলে কেন হতো দাঁতের ফাঁকতে কথা বলো বাচ্চা

অবুদ্ধিমান ছেলে তোমার জ্ঞানহীন ছেলে তুমি নিজে অপরাধ করে তুমি বুঝতে পারছো না আমার কোনো অপরাধ নাই আমার কোনো অপরাধ নাই তুমি কাস্টের ঘোড়ালে এসে আমার বেগমদেরকে অন্যায় ভাগে তোমরা পানি ঘোলাইছো তুমি তাদেরকে মারাধরা করেছো আবার বলছো তোমার কোনো অন্যায় নেই আমার কোনো অপরাধই নাই এই ছেলে কাঠের ঘোড়াতে কোনোদিন পানি খায় মানুষ কোনোদিন কাটবে এই ছেলে তুমি কে এই যে আমার পরিচয় গান ছিল রে আমার el Corán. আসবাই দেখে তাড়াতাড়ি পানি ঢুকে আসে জাল ফাল ধরতে হবে আলাম নেই বেরি খাইতো মেলা দিন থেকে Vamos, vamos,